মেরামতের সময় ছবি ভিডিও চুরি করে প্রতারণা হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ মেরামতের সময় স্মার্টফোন ল্যাপটপ থেকে ছবি ও ভিডিও চুরি ব্ল্যাকমেইলের মাধ্যমে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ স্মার্টফোন ল্যাপটপ সহ বিভিন্ন ডিভাইস থেকে ব্যক্তিগত ছবি ও ভিডিও চুরি করে পর্ণসাইটে বিক্রি করে এক শ্রেণীর মেরামতকারী এরপর আপলোড লিঙ্ক ভুক্তভোগী ও তার পরিচিতজনের কাছে পাঠিয়ে ব্ল্যাকমেইল করে হাতিয়ে নিচ্ছে অর্থ সাম্প্রতিক বিদেশি দূতাবাসে এক নারী কর্মকর্তার অভিযোগে এক ইলেকট্রনিক্স ডিভাইস মেরামতকারীকে গ্রেপ্তারের পর এসব তথ্য বেরিয়ে এসেছে সাম্প্রতি হোয়াটসঅ্যাপে অপরিচিত নাম্বার থেকে আসা একটি হোয়াটসঅ্যাপ লিঙ্ক খুলতে আটকে ওঠেন বিদেশি দূতাবাসের নারী কর্মকর্তা পর্ণ সাইটে কল গার্ল হিসাবে দেখতে পান নিজের ছবি ও মোবাইল নাম্বার পরিচিত জনের নাম্বারও জমতে থাকে নারী কর্মকর্তার ব্যক্তিগত ছবি ও ভিডিও এরপরে হঠাৎই অপরিচিত নাম্বার থেকে দাবি করা হয় অর্থ ভুক্তভোগী নারী বলেন সে একটা খারাপ ওয়েবসাইট তৈরি করে আমার ছবি এবং নম্বর দিয়েছে এছাড়া বাজে কিছু জিনিস লিখে আমার অফিসের লোকজন এবং আত্মীয় স্বজনের সেগুলো পাঠিয়েছে এগুলো নিয়ে আমি মানসিকভাবে খুবই খারাপ অবস্থায় আছি আমি ঠিকমতো কাজ করতে পারছি না আমি নর্মাল লাইফ লিড করতে পারছি না অভিযোগ পেয়ে প্রযুক্তির সহায়তায় অপরিচিত নাম্বার থেকে লিঙ্ক পাঠানো সেই ব্যক্তিকে শনাক্ত করেছেন গোয়েন্দা রাজধানী কলাবাগান ইলেকট্রনিক্স ডিভাইস মেরামতের একটি দোকানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে চঞ্চল সাহা নামে ওই মেরামতকারীর কাছে ল্যাপটপ ঠিক করতে দিয়েছেন বিদেশি দূতাবাসে ওই নারী কর্মকর্তা এ সুযোগে ব্যক্তিগত ছবি ভিডিও ও কালেক্টর লিঙ্ক থেকে ফোন নাম্বার সরিয়ে রাখে সে গোয়েন্দা পুলিশ জানাচ্ছেন চুরি করা সেই ভিডিও ছবি বিভিন্ন পণ্য সাইটে বিক্রির পাশাপাশি ভুক্তভোগী ও তার পরিচিতজনের হোয়াটসঅ্যাপ আপলোডের লিঙ্ক পাঠিয়ে টাকা দাবি করত চঞ্চল ডিএমপি গোয়েন্দা বিভাগের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উপকমিশনার মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন অভিযুক্ত ডিভাইস থেকে ব্যক্তিগত ছবি ভিডিও সংগ্রহ করে নামে বেনামে হোয়াটসঅ্যাপ আইডি খুলে ডিভাইস থেকে কন্ট্যাক্ট লিস্ট নিয়ে ভুক্তভোগীদের পরিচিতর কাছে পাঠিয়ে ব্ল্যাকমেল করত পুলিশ পরামর্শ দেন সাইবার অপরাধ থেকে রক্ষা পেতে স্মার্টফোন ল্যাপটপের মতো ডিভাইসে স্পর্শকাতর কিছু না রাখার পরামর্শ পুলিশের আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইবার করবেন এবং নোটিফিকেশানের জন্য বেল আইকন প্রেস করবেন ধন্যবাদ